আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি Farabin IELTS instructor at TESOL Bangladesh আমরা টেসল বাংলাদেশের পক্ষ থেকে আগামী তেইশে এপ্রিল শুক্রবার ডে লং একটা ওয়ার্কশপ আয়োজন করেছি ওয়ার্কশপটার নাম হচ্ছে IELTS workshop with band nine scorer এই ওয়ার্কশপটিতে আমরা ব্যান্ড নাইন স্কোরার বিভিন্ন টিচাররা আইএলটিএসের বিভিন্ন মডিউলের উপরে কিছু ট্রেনিং দেব এবং একটি ফুল টেস্ট কমপ্লিট করবে এবং আরও বেশ কিছু জিনিসপত্র থাকবে এই ডে লং ওয়ার্কশপটা হচ্ছে তাদের জন্য যারা আইএলটিএসের প্রিপারেশন নেওয়ার কথা ভাবছেন যারা ইতিমধ্যে কোনো প্রতিষ্ঠানের সাথে বা নিজেরা আইএলটিএসের প্রিপারেশন নিচ্ছেন অথবা যাদের প্রিপারেশন নেওয়া শেষ এক্সামিনেশনের জন্য ওয়েট করছেন তো এই সবার জন্য আইএলটিএসের ব্যাপারে একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার জন্য এই ওয়ার্কশপটা আয়োজন করা হয়েছে এই ওয়ার্কশপটিতে কি কি থাকছে এই ওয়ার্কশপটিতে একটা ফুল আইএলটিএসের এক্সামিনেশনকে ভেঙে এক্সপ্লেন করা হবে এবং এক্সপ্লেন করবেন হচ্ছে আমাদের ব্যান্ড এন্ড স্কোরার বিভিন্ন টিচাররা এছাড়াও ডেলং ওয়ার্কশপটিতে আরও থাকছে পাঁচটা এক্সক্লুসিভ পিডিএফ বুক এবং টু থাউজেন্ড ভোকাবুলারিজ যেগুলো কিনা ইম্পর্টেন্ট আইএলটিএস এক্সামিনেশনের জন্য এর বাইরে যারা এই ওয়ার্কশপটিতে পার্টিসিপেট করছেন তারা আমাদের টেসলের অন্য যে কোনো কোর্সের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট পেতে যাচ্ছে কারা থাকবেন এই ওয়ার্কশপটিতে এই ওয়ার্কশপটিতে থাকছেন দেশ সেরা ইংরেজি শিক্ষক ইয়াসির স্যার থাকছেন CELTA certified IELTS instructor Imran Hossain sir থাকছেন সেলটা সার্টিফাইড টিচার অমৃতা ম্যাম এবং আমি ফারাবি আমরা সবাই মিলে হচ্ছে এই ওয়ার্কশপটির আয়োজন করেছি এই ওয়ার্কশপটি যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য রেজিস্ট্রেশন ফি মাত্র ফাইভ হান্ড্রেড টাকা সেটা রেজিস্ট্রেশনের জন্য লাস্ট ডেট হচ্ছে twenty first April why you're waiting for let's fill in the Google form attach to this post এই পোস্টের সাথে যে গুগল ফর্মটা দেওয়া আছে সেটা ফিল ইন করে ফেলুন সবার সাথে দেখা হচ্ছে তেইশে April IELTS workshop with band nine স্কোরের সাথে ভালো থাকবেন সবাই